তোমরা কান্নাকাটি করতেছ খবরদার শুনে রেখো এখন আমি শাহাদতের পেয়ালা পান করব আমার শাহাদতের পরে তোমরা উচ্চ বাচ্চ কোনো কান্না করবে না তোমরা মহিলা তোমাদের পর্দা করা খরচ তোমাদের কান্না যেন কেউ না শুনে আমার মৃত্যুর পরে তিও তোমরা তাজিয়া করবে না মাতম করবে না হাই হোসেন হাই হোসেন করে রোডের মধ্যে তোমরা চিল্লামিল্লা করবে না উচ্চ বাস দিয়ে বলুন সুবহানাল্লাহ আমি তোমাদেরকে সর্বোচ্চ ধৈর্য ধরার উচিত করে যাচ্ছি আজকে সারা পৃথিবীতে ইমাম হুসাইন হুসাইন করে রোডের ইমাম হুসাইনের নামে কাজিয়ে পালন করছে এরা ইমাম হুসাইনের নসিহতের শত্রু ঠিক কিনা বলুন আমি আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাকে আহলাবাইত করে পৃথিবীতে বানিয়েছে আমাকে আহলাবাইতের সম্মান দিয়েছেন আল্লাহ আমাকে নিয়ামত দান করেছেন আমি হজরত আলীর পুত্র হতে পেরেছি আমি আমার প্রিয় নবী রহমতুল্লিল আলমিন দু জাহানের সর্দার রহমতুল্লিল আলমিনের মেয়ে মা ফাতিমার গর্বে আমি হুসাইনকে আল্লাহ পাক মা ফাতিমার গর্বে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এর জন্য আমি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি এত বড় নিয়ামত পৃথিবীতে আল্লাহ কাউকে দেয় নাই আমি হুসাইনকে আল্লাহ আমাকে দান করেছেন আমি এত বড় নিয়ামতের অধিকারী হয়েছি আল্লাহ আমাকে কান দিয়েছে চক্ষু দিয়েছে আল্লাহ আমাকে একটা কলম দিয়েছে এই কলম দিয়ে আল্লাহ কোরআন বোঝার সক্ষমতা দান করেছেন আমি হৃদয় দিয়ে কোরআন বুঝে হাদিস বুঝেছি এই পৃথিবীর আমি একজন আহলে বাইতের সম্মানিত সদস্য তোমরা আমার ব্যাপারে জানো আমি কৌফাতে এমনি নাসি নাই আমাকে এখানে আমাকে ডাকা হয়েছে এই কোফা মুসাফির न समझो माया या नहीं हो बुलाया गया हो আমি এখানে আমার কোন স্বেচ্ছায় আমি এখানে আসি নাই আমাকে না আহ্বান করা হয়েছে আজ তোমরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে ইমাম হুসাইন বলেন আমি হলাম জান্নাতের যুবকদের সর্দার আমার মা মহিলাদের সর্দার আমার টুটে গালে আমার নবীজি আমার নানা যার অসংখ্য চুবল স্মৃতি লেগে আছে তোমরা আমাকে এভাবে নির্দয় ভাবে আমাকে হত্যা করো না আমাকে আমার পথে যেতে দাও তখন কাইস একজন লোক চিৎকার করে বলল তাহলে আপনি তো ইয়াজিদের শর্ত মেনে নিতে পারেন আপনি তো ইয়াজিদের উপরে বায়ত গ্রহণ করে নিজের নিজেকে নিজে মুক্তি দিতে পারেন ইমাম হোসাইন ধমক দিয়ে বলল আমি কার হাতে সারেন্ডার করব কার হাতে বায়াত গ্রহণ করব যারা আমার প্রতিনিধি আমার চাচত ভাইকে মুসলিমের আকিলকে নির্মমভাবে হত্যা করেছে আমরা যারা একবার আহলে ভাই যাদের হাতে রক্তের রঞ্জিত হয়েছে আমি তাদের হাতে কোনোদিন সেলেন্ডার হতে পারবো না আমার তোমারিতে মোহাম্মদের রক্ত প্রবাহিত আমি আহলে পাই আমি যদি সেলেন সেলেন্ডার হয়ে নত হয়ে যদি জালিমের সামনে যদি মাথা নত করি সারা পৃথিবীর মানুষ দেখবে আমি একজন আহলে বাইক হয়ে জালিমের হাতে আমি নিজেকে সঁপে দিয়েছি জালিমের সামনে আমি মাথা নত করেছি আমি মামা হোসাইন এই নবীজির যার ধমনীতে রক্ত প্রবাহিত আছে তিনি বাতিলের সামনে মাথা নত করতে পারে না কোন জালিমের সামনে সারেন্ডার হতে পারে না আমি হয়তো শহীদ হব আর না হয়তো আমি গাজী হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই চলে বলল সুবাহ হজরত ইমাম হুসাইন ঘোড়াতে গেলেন ক্লান্ত হয়ে গেলেন ইমাম হুসাইন তৃষ্ণাত্ম পানি নাই পানি পান করে নাই তৃষ্ণাত্ম নিচে নামলেন এই মুহূর্তে বাসন দিলেন হে শোনো তোমরা আহলে রক্তে করো না নিজেদের হাতকে নিজের অভিশাপ নিজে টেনে নিও না তোমরা বুঝো কার বিরুদ্ধে যুদ্ধ করছো একটু চিন্তা করো মানুষকে বোঝাতে চেষ্টা করলেন কিন্তু মানুষ ওই সীমার জেল ওই জুহাইরের প্রতি তীর চলল জুহাইরের সাথে ওই তীরটাকে রক্ষা করলাম রক্ষা করে সেই পিছন হটে গেল এবার হোর ইবনে যিনি সর্বপ্রথম এক হাজার সৈন্য নিয়ে ইমাম হুসাইনের সাথে ইমাম হুসাইনের পিছনে ইমামতিতে নামাজ পড়েছেন আল্লাহ তালা তাকে হেদায়ত দান করেছেন সেই ইয়াজিদের যুদ্ধের কাতার থেকে ইমাম হুসাইনের কাতারে চলে আসে সেই চলে এসে ঘোষণা করে আমি হুর ইয়াসির আজকে এই ঘটনার জন্য দায়ী আমি জানতাম না আহলাবাইদের প্রতি এমন একটা আচরণ করা হবে যদি আমি জানতাম আমি প্রথম এক হাজার সৈন্য নিয়ে ইমাম হুসাইনের সাথে ওই আমি এজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতাম আমি জানতাম না আমার একটা আহলাবাইদের প্রতি এমন আচরণ করা হবে ইমাম হুসাইনের কাছে মাপ চাই ইমাম হুসাইন আমাকে মাপ করে দাও আমাকে তোমার সাথে থেকে ইয়েজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তোমার সামনে সাদা হওয়ার জন্য তুমি আমাকে শুরু করে দাও ইমাম হুসাইন তাকে ক্ষমা করে দিলেন পানি হিন্দুরা পান করতে পারে খ্রিস্টানরা পান করতে পারে ইহুদিরা পান করতে পারে কুকুররা পান করতে পারে শুকুর পান করতে পারে আহলে বাইতের জন্য তোমরা ফোরাত নদীর পানিকে হারাম করেছো নিষিদ্ধ করেছো তোমরা প্রধান কৃষ্ট এই কথা বলার পরে সীমার দিন ঘোষণা করলো তীর মারার জন্য সকলে তীর মারা শুরু করলো তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল বাহাত্তর জন এই আহলেবাই সহ ইমাম হুসাইনের সঙ্গে বাহাত্তর জন তারা ভিড় বীরত্বের সাথে লড়াই শুরু করে তারা জানে পাঁচ হাজার মানুষের বিরুদ্ধে কখনো বাহাত্তর জন কখনো পেরে উঠতে পারবে না এই বাহাত্তর জনের বিরুদ্ধে পাঁচ হাজার সৈন্য যে যুদ্ধ এটা কোনো যুদ্ধ নয় এটা হলো একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এটা কোনো যুদ্ধ হয় না পাঁচ হাজারের বিরুদ্ধে বাহাত্তর জনের কোনো যুদ্ধ হয় না ঠিক কিনা বলো এটা হচ্ছে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড সকলে নিজেদের সাহায্যের কথা নিশ্চিত করে সকলে মরণ কোনে এমন ভাবে লড়াই শুরু করে লড়াই করতে করতে এক একজন হুসাইনের সৈনিক ইমানের বলে বলিয়ান হয়ে কাপের এই জালিম বাহিনীর বিরুদ্ধে ভেদ করে যেদিকে চলে সেদিকে হত্যা করতে করতে চলে যায় তারা দেখলো এরা বাহাত্তর জন নয় এরা বাহাত্তর জনের ফলে কি হবে এরা পাঁচ হাজার সৈনিক তাদের শক্তি বেশি তারা ইমানে বলে বলিয়ান আহলে বাইতের ভালোবাসায় তারা বলিয়ান উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ একযোগে হামলা করার জন্য নির্দেশ দেয় একে একে ইমাম হুসাইনের সৈনিকরা শাহাদতের সোদা পেয়ারা পান করে আল্লাহ দরবারে শহীদ হয়ে চলে যাচ্ছে এবং পরিশেষে ইমাম হুসাইনের সাথে আছেন হজরত জুহাই সেও লড়াই করতে করতে শাহাদত বরণ করেন তলোয়ারদের সামনে কেউ দাঁড়াতে পারে না সাথে সাথে দুই টুকরা হয়ে যাচ্ছে তখন এই ছোট্ট বালকের সামনে কেউ আসার সাহস নাই সেখানে একজন কুখ্যাত মঞ্জির সেই এই ছোট্ট বালককে বর্ষা দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয় সেই চিৎকার করে বলে চাচা দান আমাকে রক্ষা করো ইমাম হুসাইন তরবার নিয়ে কাশেমকে বাসার জন্য যান সকালকে হত্যা করে কাশেমকে এই মৃত দেহ লাশটাকে তাবুর সামনে শোয়াই দেয় এবার হজরত ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর এবার কবিতা পাঠ করেন দরবারে নিয়ে শত্রুর বিরুদ্ধে ছুটে পড়েন লড়াই করতে করতে অসংখ্য হিংস্র বাঘের ভিতরে একটা ছাগল যেমন হজরত আলী আকবরকে তার লাশটাকে ছিন্ন ভিন্ন করে ফেলে হজরত ইমাম হুসাইন এই রক্তাক্ত লাশটি আল্লাহ দরবারে ফরিয়াদ করে আল্লাহ তুমি আর সাজিম দেখে দেখো মানুষ ক্ষমতার জন্য আহলে বাইতকে কিভাবে রক্তাক্ত করতে পারে কিভাবে শাহাদত করতে পারে আল্লাহ তুমি দেখো হজরত আলী আকবরের লাশটাকে তাবর সামনে রেখে দিলেন এবার সবাই চলে গেল তাবুর ভিতরে মেয়েরা কান্নাকাটি করতেছে এবার ইমাম হুসাইন তার পরিবার পরিজনদেরকে শান্ত হতে বললেন ইমাম হুসাইন বললেন ইবনে আব্বাস আমাকে সত্যি কথাই বলেছেন আল্লাহ ইবনে আব্বাসকে রহম করুন সে বলেছিল আমি যেন মেয়েদেরকে সাথে না নেই কারণ যুদ্ধের মহিলারা মহিলারা নিজেকে ধরে রাখতে পারে না